তো গাইস আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আসসালামু আলাইকুম আমি হচ্ছে আফসানা কেমন আছেন আপনারা সবাই আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি আজকে আমি আপনাদের শোনাবো ছড়া তো গাইস আজকে আমি যখন একদম পিচ্ছি ছিলাম সেই কালের একটা ছড়া শোনাবো আপনাদের জানি না আপনাদের কাছে কেমন লাগবে তো আজকে আমি শোনাবো আজ মঙ্গলবার যে ইঁদুরের জ্বর হয়েছে আজ মঙ্গলবার যে ইঁদুরের জ্বর হয়েছে ইঁদুর গেল ডাক্তারের কাছে ডাক্তার লাগালো সুই ইঁদুর বলল উই উই উই আমাদের দেশ লিখেছেন আ ন ম বজলুর রশিদ আমাদের দেশ তারে কত ভালোবাসি সবুজ ঘাসের বুকে শেফালির হাসি মাঠে মাঠে চড়ে গরু নদী বয়ে যায় জেলে ভাই ধরে মাছ মেঘের ছায়ায় রাখাল বাজায় বাসি কেটে যায় বেলা চাষা ভাই করে চাষ কাজে নেই হেলা সোনার সোনার ফসল ফরে ক্ষেত ভরা ধান সকলের মুখে হাসি গান আর গান গাইস রাখালদের মুখে যেভাবে হাসি ফুটেছে আপনারা আমাদের সাবস্ক্রাইব আমাদের ভিডিওটা সাবস্ক্রাইব করে দিবেন লাইক করে দিবেন তাহলে আমাদের মুখে একটু হাসি ফুটবে আর যদি যদি সবার আমার রাইমটা মানে ছড়াটা ভালো রেখে থাকে তাহলে আবার বলবো না লাইক কমেন্ট শেয়ার করবেন কমেন্টে বলবেন যে আমার ছড়াটা কেমন হয়েছে কারা কারা কারা কারা আমার ছড়াটা শুনেছেন ভালো লেগেছে কাদের কাদের আর পরবর্তী কি ছড়া বলবো সেটা কমেন্ট করবেন তো এখন আমি আরেকটা ছড়া শোনাবো সেটা হচ্ছে প্রার্থনা লিখেছেন লিখেছেন সুফিয়া কামাল তুলি দুই হাত করি না জাত হে রহিম রহমান কত সুন্দর করিয়া ধরণী মোদের করেছ দান গাছে ফুল ফল নদী বরা জল পাখির কণ্ঠে গান সকলই তোমার দান শেষ তো গাইস অনেক হলো একা একা ছড়া এখন আমি দেখবো হচ্ছে আপু আমাদের মাঝে আবার এসে পড়বে আপু আপুকে নিয়ে আমি এখন একটা দুই ছড়া বলবো এখন আমি এনে ফেলেছি আপুকে তো ফ্রেন্ডস অনেকক্ষণ পরে আমি ভিডিওতে আবার এসে পড়লাম তো এখন আমরা দুজন মিলে আমরা ট্রেন কবিতাটি বলবো যোগাযোগ ট্রেন চলছে রাত দুপুরে ওই ট্রেন চলছে ট্রেন চলছে ট্রেনের বাড়ি কই একটু জিরো ফের ছোটে যায় মাঠ পেরোয় বন শোনাবো সেটা হচ্ছে আমাদের ছোট নদী আমাদের ছোট নদী চলে বাঁকে বাঁকে বৈশাখ মাসে তারা হাঁটু জল থাকে পার হয়ে যায় গরু পার হয় গাড়ি দুই ধার উঁচু তার ঢালু রাতে উঠে থেকে থেকে শেয়ালের ডাক শেষ হে গাইস হে গাইস আসসালামু আলাইকুম মাসে এসে পড়েছে আমাদের সাথে মাইশা এখন ইন্ট্রো দিবে মাইশাও কিন্তু সব বুঝে মাইশা বলো ইন্ট্রো বলো বলো বাবা বাবা বাবা বাবা বাবা বাবা বাবা ওকে কেউ দেখতে পাচ্ছি না ও খুব হয়ে গেছে ওকে বলো বাবা বাবা ও প্রথম প্রথম ভিডিও করছে তো একটু লজ্জা পাচ্ছে এই মাইশা মনে হয় আমাদের সামনে আসছে একটা ঝুটি করে বাবা বলছে সাবস্ক্রাইব করতে আমরা এখন মাইশার ফেভারিট ছড়াটা বলবো সেটা হচ্ছে rain rain rain rain go away come again another day little maisha wants to play tree. Rain on the housetop, but not on me. <laughs> তো গাইস এখন আপু একটা গান বলবে আপু কিন্তু অনেক সুন্দর গান পারে আমি আপনাদের লাইভেই বলেছিলাম এখন মাইশার জন্য এই গানটা আপু গাবে তো ফ্রেন্ডস আমি এখন গাবো পরিপাটি সংসার ওকে ওকে ওকে গাবো গাবো গাবো আমাদেরও বাসায় সব কিছু থাকে ঠিক জায়গা মতন এলোমেলো বলে কিছু নেই চাইলেই সব কিছু খুঁজে পাওয়া যায় হারানোর কোনো ভয় নেই বলবো কি আর তোমাদের নিজে চোখে দেখো আমাদের পরিপাটি সংসার পরিপাটি সংসার পরিপাটি সংসার পরিপাটি সংসার ও দেখো এক জোড়া মোজা এক জোড়া মোজা খুঁজে পাওয়া সোজা খুঁজে হাতি ঘোড়া সুখে আছে ওরা সুখে আছে ওরা কারণ ওরা ভাবছে আছে কোন জঙ্গলের কাছে কাছে কাছে কাছে যত্নেই রাখি ওদের নিজে চোখে দেখো আমাদের পরিপাটি সংসার পরিপাটি সংসার পরিপাটি সংসার সংসার পরিপাটি সংসার মাইশা লাস্টে গিয়ে ইন্ট্রো দিচ্ছে তো আপনাদের যদি আমাদের ভিডিওটা ভালো লাগে থাকে তাহলে like comment and share subscribe করবেন আসসালামু আলাইকুম Bye bye.